সুন্নত না পড়ে শুধু ফরজ নামাজ আদায় করলে হবে কিনা সুন্নত না পড়ে ফরজ নামাজ আদায় করলে হবে কি হবে লবণ ছাড়া তরকারি হবে লবণ ছাড়া কি হবে ভাই লবণ ছাড়া তরকারি কি হয় না হয় না লবণ ছাড়া তরকারি হয় না মরিচ ছাড়া তরকারি হয় না হলুদ ছাড়া তরকারি হয় না তেল ছাড়া তরকারি হয় না তো সব ছাড়াই তো তরকারি হয় পানি আর একটু সবজি সিদ্ধ করে নিলে সেটাও কি হয় এক রকমের তরকারি তো সুন্নত নামাজ না পড়ে শুধু ফরজ পড়লে এইরকম নামাজ হবে আর কি হবে কিন্তু ভালো করে হবে মনে রাখবেন পাঁচক্ত ফরজ সালাতের আগে পরে বিভিন্ন সুন্নত সালাত যে শরীয়তে রেখেছে এটি আমাদের ফরজ সালাতের পরিপূরক ফরজ সালাতের জন্য রিহার্সেল প্রস্তুতিমূলক আয়োজন আবার কেয়ামতের ময়দানে বান্দার যদি ফরজ আমলে ঘাটতি হয় নফল আমল দিয়ে আল্লাহ তালা পূর্ণ করবেন পাঁচক্ত সালাতের আগে পরে সুন্নত সালাতগুলো এত গুরুত্বপূর্ণ সুন্নত যে আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম এগুলো কখনো ছাড়তেন না এটা সাধারণ নফল নামাজ না অনেকে পড়ে না এটা সাধারণ সালাতের মতো না এটা গুরুত্ব আছে নবীজি সাল্লাহ সাল্লাম এটা ছাড়তেন না একবার জোহরের আগের চার রেখা সুন্নত মেহমান আসার কারণে বা কোনো একটা কারণে এঙ্গেজ হয়ে তিনি পড়তে পারেন নাই তো পরে সেটা তিনি পড়েছেন তার মানে এই সুন্নতগুলোকে তিনি সাধারণত বিনা কারণে একান্ত নিরুপায় হওয়া চা ছাড়তেন না আপনার কখনো অসুবিধা আপনি সফরে আসেন তখন আপনি সুন্নত পড়লেন না কিংবা আপনি কোনো এমন কোনো কাজে আছেন যে সুন্নত পড়ার টাইম নেই তো আপনি শুধু ফরজটা পড়লেন ইনশাল্লাহ ওয়াক্তের ফরজ আদায় হবে হঠাৎ এরকম হয়েছে বিশেষ কোনো কারণে গুণা হবে না কিন্তু আপনি নিয়মিত এরকম করেন অভ্যাস বানায় নিছেন তাহলে আপনার ফরজের দায়মুক্ত আপনি হয়ে গেলেন ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে কিন্তু আপনার সলাদটা ওই লবণ সলাদ তরকারির মতো ওই ওক্তের সলাদটা অপূর্ণাঙ্গতা থেকে গেল সুন্নত হলো না সুন্নত ছাড়া হলো অতএব পাচক্ত ফরজ সলাতের আগে পরে সুন্নতগুলো পড়ার চেষ্টা করতে কিন্তু আবার এরকম যেন না হয় যে সুন্নত পড়ার সময় নাই এই জন্য আমি নামাজই পড়বো না আপনার সময় কম আছে সুন্নত বাদ দিয়ে শুধু ফরজ পড়েন তারপরে আপনাকে ওয়াক্তের ফরজ আদায় করতে ওয়াক্তের মূল রাকাত হলো ফরজগুলো সুন্নতগুলো ওয়াক্তের মূল রাকাত না যেমন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় জোরের সাকা সলাৎ কয় রাকাত আপনি কয় রাকাত বলবেন চার রাকাত জোরের মূল সলাৎ কয় রাকাত চার রাকাত তার আনুষঙ্গিক সুন্নাত সালাত আছে মূল সালাত চার রাকাত কখনো যদি আপনার মনে হয় আপনি ক্রিকেট খেলার দেখতে গিয়া একবারে নেশায় বুধ হয়ে গেছেন এখন আপনার আপনার আপনার সুন্নত সহ আগে চার রাকাত পরে দুই রাকাত ফরজ সহ পনেরো মিনিট আপনি সলাত আদায় করবেন না কারণ একবার বাকি আছে মাত্র ছয়টা বলের মধ্যে শেষ হয়ে যাবে এই ফাঁকে আপনি নামাজ পড়তে গেলে আপনি এটা মিস করতে চাচ্ছেন না ইমান যদি এত দুর্বল হয় এই ফাঁসি চিন্তা ভাবনা যদি আপনার উপরে ভর করে তাহলে কমপক্ষে চার রাকাত ফরজ হলেও আপনি জামাতের সাথে পড়ে চলে যান তারপরেও আপনি সুন্নত সহ পুরো প্যাকেজ পড়তে পারবো না এই কারণে সালাতি পড়লেন না বা জামাতি তরক করলেন এটা কখনো জায়েজ হতে পারে তাহলে খোলাসা কথা হলো সুন্নত সালাদ পড়ার চেষ্টা করতে হবে কোনো বিশেষ কারণে কখনো বাদ গেল সেটা ভিন্ন কথা শুধু স্বামী স্ত্রী একা একা বিবাহ বার্ষিকী পালন করতে পারবে কিনা স্বামী স্ত্রী একা একা বিবাহ বার্ষিকী পালন করতে পারবে কিনা তার মানে বাসার ভেতরে স্বামী স্ত্রী দুইজন হঠাৎ করে মনে হলো আরে আজকের দিনে না আমরা দুজন ফাঁসছিলাম দুজন ফাঁসছিলাম আজকের দিনে একজন আরেকজনের গলা রশি ফালাইছিলাম এই দিনে এটা স্মরণ হলো এই দিনে আপনাদের দুজনের মধ্যকার বৈবাহিক সম্পর্ক হয়েছে স্মরণ হওয়ার কারণে এটা একটা বিশেষ ফিলিংস কাজ করলো আলোচনা করলেন নিজেদের ঘরোয়া কোনো কিছু কোনো আনুষ্ঠানিকতা যেটাকে বলা যায় সেটা নয় এতে কোনো দোষের কিছু নাই কিন্তু মনে রাখবেন যে কালচারগুলো ভিন্ন ধর্মাবলম্বীদের থেকে এসেছে ইয়াহুদিন আসরাদের থেকে এসেছে একজন মুসলমান সেগুলোকে অনুসরণ করবে অতএব এটাকে আনুষ্ঠানিকতা দেওয়া আনুষ্ঠানিকতা রূপ দেওয়া ঘটা করা এই কাজ সুন্না তো নয় বরং এটি মুসলমানদের কোনো কালচার নয় নবী করিম সাল্লাম বলেছেন লাতাত্তেবান কানা কবলাকুম তোমাদের পূর্বে যারা চলে গেছে একটা সময় আসবে তোমরা তাদের অনুসরণ করবে তারা যা করবে তোমরা তাও করবে বলা হলো ইয়ারসোল্লাহ কাদের কথা আপনি বলছেন ইয়াহুদিদের কথা না সারাদের কথা নবী সাল্লাম বলছেন তাদের ছাড়া কার কথা বলবো ইয়াহুদের কথাই বলা হয়েছে এই জন্য ভাইরা আমার এই বিবাহ বার্ষিকী বা এই জাতীয় যত আনুষ্ঠানিকতা আছে এগুলা বিজাতীয়দের অন্ধ অনুকরণ থেকে হয় আল্লাহ তালা আমাদেরকে যে কালচার দিয়েছেন সেটা আমাদের জন্য যথেষ্ট ইনশা আল্লাহ তবে হ্যাঁ ওই যে বললাম স্বামী স্ত্রী একান্ত দুজনে একজন আরেকজনের সাথে আলাপ হলো স্মরণ হলো কোনো ফিলিংস কাজ করলো তাদের মধ্যে একান্ত ঘরোয়াভাবে আনুষ্ঠানিকতার তেমন কিছু থাকলো না ঘটার কিছু থাকলো না এটুকু জায়েজ হতে পারে মোবা হতে পারে শর্ত সাপেক্ষে অনেক মহিলার মুখে পশম গজায় দাড়ি হয় এগুলো কাটলে গুণা হবে কিনা অনেক মহিলা আছে যাদের হরমোনজনিত সমস্যার কারণে মুখে দাড়ি গজায় অনেকের দু চারটা গজায় অনেকের আরো বেশিও গজায় তো যদি অনেক বেশি দাড়ি গজায় সেই দাড়ি কাটাতে তো অসুবিধা নাই বরং অনেক ফকিদের মতে অনেক ফোকায়করার মতে এগুলো কাটা বরং ওয়াজিব আবশ্যক কারণ এগুলো না কাটলে পুরুষের মতো দেখাবে এবং পুরুষের মতো দেখানোটা এটা তার জন্য নানান দিক থেকে সরিয়া দৃষ্টিকোণ থেকেই উচিত নয় সেভাবে থাকা উচিত নয় সেই জায়গা থেকে এগুলো কেটে ফেলবে আর যদি এমনি দাঁড়ি ছাড়া অন্যান্য পশম হয় অতিরিক্ত পশম হয় অনেক লোকের আছে সেটা যদি রোগের মতো অর্থাৎ এটা অসুস্থতা হরমোনজনিত কারণে হয় তাহলে ট্রিটমেন্টের অংশ হিসাবে সেগুলো তোলাতেও অসুবিধা নাই এরপরে প্রশ্ন হলো আমি নামাজ পড়ি বেশি বেশি পাপ কাজও করি কি করলে সব সময় পাপ থেকে মুক্তি থাকতে পারবো জানালে উপকৃত হবো ভাই কোনো যুবক বা কোনো মানুষ সালাত আদায় করেন পাশাপাশি অনেক পাপ হয়ে যায় তার দ্বারা এই যে একটা অনুভূতি যে আমার দ্বারা অনেক পাপ হয়ে যাচ্ছে এটা অ্যাপ্রিসিয়েট যোগ্য একটা অনুভূতি এই অনুভূতির কারণে তাকে বিশেষভাবে সুক্রিয়া জানানো উচিত যে তার ভিতরে এই ফিলিংস আসছে যে আমি অনেক পাপের সাথে জড়িত কিভাবে আমি বাঁচার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আমরা সেই যুবক ভাইকে বলতে চাই যে বা এরকম যে কারো হোক যুবক হোক অন্য কোনো বয়সে মানুষ হোক যদি সালাতের পাশাপাশি অন্যান্য পাপাচারে আপনি লিপ্ত হন ছুটতে না পারেন তাহলে প্রথম কাজ হবে আপনি সালাতের প্রতি আরো বিশেষ করে মনোযোগ দেন এবং সালাতকে আপনি সঠিকভাবে আদায় করছেন কিনা ত্রুটি কোটা কোটা আছে বের করেন এক নম্বর খুব ধীরে ধীরে সময় নিয়ে সালাত আদায় করেন খুব সময় নিয়ে চার রাখার সালাদ কমপক্ষে দশ মিনিট ধরে যদি পড়তে পারেন দুই রাকাত সালাদ আদায় করতে যদি পাঁচটা মিনিট সময় বরাদ্দ দিতে পারেন আস্তে আস্তে রুকু করেন আস্তে আস্তে সেজদা করেন লম্বা সময় নেন সালাতের কোয়ালিটি বাড়বে সালাতের মান বাড়বে এরপরে মনোযোগের সাথে সালাত আদায় করবেন মহব্বতের সাথে তাজবি পড়বেন রুকুতে সেজদাতে এবং যা পড়বেন বুঝে পড়ার চেষ্টা করবেন নিজের সাথে লড়াই করে হলেও মনোযোগ ধরে রাখার চেষ্টা করবেন ইনশা আল্লাহ দেখবেন এই সলাত আপনাকে পাপাচার থেকে সরাই আনবে কারণ আল্লাহ বলেছেন ইন্না সলাত ওয়ালমনকার সলাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে এক নাম্বার দুই পাপের কাছ থেকে বাঁচার জন্য সব সময় রাখতে হবে পাপের পরিবেশ থেকে বাঁচতে হবে পরিবেশ যেই জায়গায় যেই পরিবেশে গেলে একজনে ফেসবুকে গেলে আর চোখের গুণা থেকে বাঁচতে পারে না তাহলে সে ফেসবুক রিয়েক্টিভ করে ফেলবে একজনে ইউটিউবে গেলে ওয়াজ শুনতে শুনতে পরে কোথায় কোথায় যায় আওয়াজের ভিতর ঢুকে যায় সে তাহলে সে ওইখানে যাবেই না ওই অ্যাপই ফেলে দিবে দরকার নেই আমার অনলাইনে ওয়াজ শোনার ইউটিউবে ওয়াজ শোনার যে ওয়াজ থেকে আমি আওয়াজে যায়া আরো অন্যান্য জগতে চলে যেতে হয় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না যার ভিতরে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা নাই সে এসব জায়গায় যাবে না কারণ যে সে সব করতে গিয়ে আরো কি করবে গুণা করিব গুনাহের পরিবেশ থেকে সরে আসলে গুনাহ থেকে পাপ থেকে বাঁচা সহজ হয় আল্লাহ এই জন্য বলেছেন ওলা জেনার কাছেও যেও না কারণ আল্লাহ জানেন জেনার কাছে গেলে জেনা থেকে বাঁচতে ফিরে আসতে পারবে না এই আগে থেকে বাদ দিতে হয় গুনার পরিবেশ থেকে সরে আসবেন নাম্বার তিন পাপাচার থেকে বাঁচার জন্য আল্লাহ কাছে পানা চাইতে হয় যখন মনটা নরম হবে এটি চোখের পানি ফেলে কেঁদে দেন আল্লাহ আমি তো পারি না আমি তো আর পারছি না আমি বহু চেষ্টা করি কিন্তু শয়তানের সাথে পেরে উঠি না কই দেন জলদি দেন এবং পাপ থেকে বাঁচার জন্য তিন নম্বর কাজ হলো ভাই বেশি বেশি করে দোয়া করবেন দোয়া হ্যাঁ চার নম্বর কাজ হলো বেশি বেশি করে দোয়া করবেন যত বেশি আল্লাহ কাছে গুনা থেকে মাপ পাওয়ার জন্য গুমা থেকে বাঁচার জন্য দোয়া করবেন আল্লাহ তালা হেফাজত করবেন এবং পাঁচ নম্বর কাজ হলো নেককারদের সান্নিধ্যে থাকবেন তাহলে আবারও পাঁচটা পয়েন্ট বলতেছি পাঁচ ওয়াক্ত সলাদকে যত সুন্দর করে আরো বেশি সময় নিয়ে আরো মনোযোগের সাথে আরো মহব্বতের সাথে অর্থ বুঝে বুঝে আদায় করবেন গুনাহ থেকে বাঁচা সহজ হবে গুনাহের পরিবেশ থেকে সরে আসবেন গুনাহের উপকরণগুলো থেকে নিজেকে সরা নিয়ে আসবেন আর নাম্বার তিন আল্লাহ কাছে বেশি বেশি কি করবেন দোয়া করবেন আল্লাহ যেন হেফাজত করে এবং নেককারদের সহবত এবং সান্নিধ্যে থাকবেন বেশি বেশি ইনশাল্লাহ গুনা থেকে বাঁচা সহজ হবে আমার দাদার বয়স পঁচাত্তরের উপরে সে আমার জানা মতে কখনো নামাজ কামায় দেয় নাই হজও করেছে তাবলিগেও গেছে এখন সে নামাজ পড়ে না দুই বছর যাবৎ আমরা যদি নামাজ পড়তে বলি সে বলে আশি বছর হলে নামাজ পড়তে হয় না এখন আমাদের করণীয় কি আশি বছর হলে এরপরে নামাজ মাফ এরকম কোন কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আবুদ আব্বা হাত্তা ইয়াকিন তুমি তোমার রবের ইবাদত করো কতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত তোমার মত না আসে মানে মত তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি ইবাদত করতে থাকো ইবাদত করতে থাকো তাহলে বয়স আশি না সত্তর না ষাট না নব্বই এটা দেখার বিষয় না বিষয় হলো যতদিন তার প্রাণ আছে ততদিন যতদিন তার সেন্স আছে হুঁশ আছে তাকে সলাত আদায় করতে হবে ভাইরা আমার আমাদের প্রাণের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তের সালাত কি ছিল তিনি সালাতের জন্য তার রুম থেকে উঠে আপনারা যারা মদিনায় গেছেন মসজিদে নবীতে জানেন নবীজি সাল্লা সাল্লামের কবর যেখানে সেটাই তার বাসা ছিল আর সেখান থেকে তার মিম্বর এখান থেকে আপনাদের মঞ্চের শেষ মাথা পর্যন্ত এত দূরও হবে না আরো কাছে হবে এতটুক জায়গা তিনি পায়ে হেঁটে যে যাওয়ার মতো শক্তি ছিল না তখন তিনি সলাতের সময় দুজনকে ডাকলেন একজন ছিলেন আব্বাস রদুল্লাহ তালহ আরেকজন ছিলেন আলী রাজি আল্লাহ তাদের দুইজনের কাঁধে দুই হাত দিয়ে শরীরের সমস্ত ভার তাদের উপর ছেড়ে দিয়ে পাওটাকে মাটির সাথে টানতে টানতে ছেঁচড়াতে ছেঁচড়াতে এসে মিম্বরের কাছে চলে আসলেন এসে দাঁড়ানিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করার ক্ষমতা ছিল না ইমামতি করার মতো অবস্থা ছিল না ইশারা দিলেন অবক্রের জন্য ইমামতি করে অবক্রে দিল্লা তারা ইমামতি করলেন তিনি পিছনে বসে বসে মুক্তাদি হয়ে সালাত আদায় করলেন নবীজি যদি আল্লাহ নবী হয়ে জীবনের শেষ মুহূর্তে এইভাবে এত কষ্ট করে টেনে টেনে বাসায় পড়তে পারতেন অসুস্থ মানুষ কিন্তু না পাওকে মাটির সাথে টানতে টানতে দুজনের ঘাড়ে ভর করে করে তারপরে মসজিদে গিয়ে সালাত আদায় করেছেন যারা বলছেন যে না আমার আর সালাত আদায় করা লাগবে না বা সালাত আদায়ের পরে যাদের গাফলতি আছে শক্তি সবল থাকা সত্ত্বেও তারা কেয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাবদিহি করবে পাঁচ শক্ত সালাত আদায় করবো তো ইনশাল্লাহ অতএব আশি বছর বয়স হয়ে গেলে আর সালাত আদায় করতে হয় না এটা ভিত্তিহীন কথা এমন কোনো বয়স নাই যে বয়সে চলে গেলে শরীয়ত কি হয়ে যায় মাপ হয়ে যায় হ্যাঁ একজন মানুষ অক্ষম হয়ে গেছে সেটা ষাট বছরও যদি হয় তার সেন্স নাই আইসিউতে আছেন কোনো হুশ দিস নাই তিনি কিভাবে সালাত আদায় করবেন তার জন্য শরীয়তে সালাত মাফ এই অবস্থা তার মৌত হয়ে গেছে সেন্সার আসে নাই অতএব তার গুণা হবে না ইনশা আল্লাহ ইসলামে বিয়ে ফরজ শারীরিক অসুস্থতা থাকলে বিয়ে না করে কি বেহেশতে যাওয়া যাবে বিয়ে ফরজ আপনারা কে বলেছে বিয়ে তো সাধারণ অবস্থায় ফরজ না স্বাভাবিক অবস্থায় বিয়ে করা সুন্না অর্থাৎ একটা মানুষ বিয়ে না করলে গুনাহে লিপ্ত হবে না এরকম কনফিডেন্ট বা আত্মবিশ্বাস তার নিজের উপরে নিজের আছে এই অবস্থায় তার জন্য বিয়ে করা ফরজ না এই অবস্থা বিয়ে করা হলো সুন্না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আন্নিকা হামিন সুন্নাতি বিবাহ আমার সুন্নার অন্তর্ভুক্ত তবে যদি কেউ বিয়ে না করলে বিয়ে না করলে সে জেনা থেকে বাঁচতে পারবে না আবার এদিকে বিয়ে করার মতো শারীরিক এবং আর্থিক সক্ষমতাও তার আছে এই ব্যক্তির উপরে বিয়ে আবশ্যক তার জন্য বিয়েও জরুরি তো এখন স্বাভাবিক অবস্থায় বিয়ে তো ফরজ না সুন্না কিন্তু কোনো মানুষ অসুস্থ শারীরিকভাবে অক্ষম তাহলে তার উপরে বিয়ে কি না ফরজ না এখন অক্ষমতাটা আবার মুশকিল হলো অনেকের অস্বসার রোগ আছে অনেক যুবক আছে আজকাল যে অস্বসার রোগে রোগী যে তার নিজের বিয়ের ব্যাপারে কনফিডেন্ট নাই তার মধ্যে ভয় আতঙ্ক আছে এগুলো অহেতুক ভয় অনেক সময় থাকে তো এই বিষয়গুলো প্রত্যেকে যার যারটা তাকে আইডেন্টিফাই করে বের করতে হবে কিন্তু যদি এমন হয় যে না আমার স্ত্রীর প্রয়োজন পূরণ করার মতো বা তার হক আদায় করার মতো শারীরিক সক্ষমতা টোটালি নাই এরকম কারো যদি মনে হয় তাহলে সে ব্যক্তির জন্য বিয়ের বরং জায়েজই নাই কারণ তিনি বিয়ে করে একজন মেয়ের কি করবেন হক নষ্ট করবেন এরপর প্রশ্ন হলো আমি পাঁচওয়াক্ত নামাজ পড়ি মাঝে মধ্যে খারাপ চিন্তা চলে আসে তখন কি করতে হবে আপনি পাঁচওয়াক্ত সালাত আদায় করেন পাঁচওয়াক্ত সালাত আদায় করার পরও মনের ভিতরে খারাপ চিন্তা আসতে পারে মনের ভিতরে খারাপ চিন্তা আসাটা অস্বাভাবিক না কিন্তু ইচ্ছাকৃত খারাপ চিন্তা করা অথবা খারাপ চিন্তাকে ধরে রাখা এটা হলো দোষের এটা হলো ত্রুটির বিধায় আল্লাহ তালা কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমার অন্তরের সমস্ত ওয়াসওয়াসা এবং খারাপ চিন্তাগুলোকে আপনার ভয় দিয়ে পরিপূর্ণ করে দিন এবং বিশেষ করে যখন ওয়াসওয়াসা আসবে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসবে বাম দিকে থুতু ফেলবেন থুতু ফেলা বলতে থুতু বলতে প্রতীকী থুতু ফেলা গালভর্তি করে থুতু ফেলানোর উদ্দেশ্য না যে শুয়ের আগা যে পরিমাণ পানি পড়ে ওইভাবে থুথু করা জাস্ট এবং মিনের মিনাস শৈতানের রাজিম বা আউজুবিল্লাহ এটা পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন শয়তানের অস্ত্র থেকে বাঁচান আরেকটা দোয়া হাদিসে আসে নবী করিম সাল্লাহাম শিক্ষা দিয়েছেন সেটা হলো আমান্তু ওয়ারসুলি আমি আল্লাহর প্রতি আল্লাহ রসুলের প্রতি ইমান আনলাম আমান্তু আখির আল্লাহর প্রতি ইমান আনলে আনসি বললে শয়তান ওয়াসা থেকে নিমন্ত্রণ কমন্ত্রণা দেওয়া থেকে সে আপনাকে দূরে সরে যাবে আমার শিক্ষা যতটুকু তা দিয়ে আমি বাসায় বাচ্চাদের কোরআন শিক্ষা দেই কয়েকজন হাদিয়া দেয় আমার নেওয়া জায়েজ হবে কিনা বিভিন্ন হাদিসে কোরআন শিক্ষা দিয়ে সরাসরি হাদিয়া গ্রহণ করার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে একজন একটা ধনুক বা তীর নিয়েছে নবী করিম সাল্লা সাল্লাম তাকেও ভৎসনা করেছেন এবং সেই ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করেছেন কিন্তু পরবর্তীতে নবী করিম সাল্লা সাল্লামের আরো অনেকগুলো হাদি সাহবা একরামের আমালের আলোকে দিনের এই সমস্ত কাজ যেগুলোর উপরে দিনের বাঁকা নির্ভর করে যেগুলোতে মানুষের হাবসে অক্ত হয় বা সময় নিবেদন করতে হয় এবং এটাতে ডেডিকেটেড লোক না থাকলে আল্লাহর দিন দুনিয়াতে টিকে থাকাটা কঠিন হবে এই বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো দিনের শিক্ষা দান করা এটার জন্য কোনো লোক যদি টাকা গ্রহণ করে পারিশ্রমিক নেয় সেটাকে পৃথিবীর প্রায় সমস্ত লামায়করামী জায়েজ বলেন এটাকে না জায়েজ কোনো ওলামা একরাম বলেন না এবং সেটি অনেকগুলো হাদিসের আলোকে এবং আয়াতের আলোকে আমার স্বামী পরকিয়া লিপ্ত নামাজ পড়ে না আমি কিছু বললে আমাকে বাড়ি থেকে বের করে দেয় মারধর করে এতে আমার করণীয় কি তাকে ভুল পথ থেকে ফেরাতে দেখুন পরকিয়া বিবাহিত মানুষ বিবাহ করার পরও অবৈধ সম্পর্ক এটা এখন মহামারীর মতো হয়ে গেছে ঘরে ঘরে হয়ে গেছে বেশিরভাগ ঘরগুলোতে এমন এমন পুরুষরা পরকীয়া লিপ্ত এমন এমন মহিলা পরকীয়া লিপ্ত যে কল্পনাও করা যায় না পাঁচ শক্ত সালাত আদায় করে অথচ পরকীয় লিপ্ত পর্দা করে অথচ পরকীয়া লিপ্ত এর অন্যতম কারণ হলো সোশ্যাল মিডিয়ার যথেচ্ছা ব্যবহার গোপন পাপ এগুলো মানুষকে পরকীয়ার দিকে নিয়ে যাচ্ছে এবং আকাশ সংস্কৃতি যেটা পশ্চিমা দুনিয়া থেকে আমাদের এখানে আমরা আমদানি করছি আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমরা আমদানি করছি এগুলো আমাদের পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে আমাদের সংসারগুলোকে অশান্তির সাগরে হাবুডুবু খাওয়াচ্ছে এবং ঘরে ঘরে পরকিয়া হচ্ছে ভাইরা আমার এই জন্য এক নম্বর কথা হলো ঘরে তাকুয়ার চর্চা থাকতে হবে তাকুয়ার চর্চা থাকতে হবে কোরআন এবং সুন্নার তালিম থাকতে হবে কোরআনের আয়াত পাঠ করে হাদিসে রাসুল পাঠ করে ঘরোয়া মজলিসে তালিম চালু করবেন নিজেদের মধ্যে কোরআন হাদিসের চর্চা বাড়াবেন তাকোয়া বাড়াবেন এবং মোত্তাকি পরহেজগার ফ্যামিলিগুলোর সাথে বন্ধুত্ব করবেন এর মধ্য দিয়ে পরিবারের মধ্যে তাকোয়া আসবে পরিবারের মধ্যে তাকোয়া আনার জন্য তাকোয়া আছে এইরকম ফ্যামিলির সাথে রিলেশনের কোনো বিকল্প নাই আমাদের সমাজে দেখা যায় যে অনেকেই নিজেরা তাকোয়ার উপরে একা একা চলতে চান আশেপাশে ফাসেকদের সাথে সম্পর্ক ব্যবসায়িক কারণে অন্য কারণে তাদের বদ প্রভাব মানুষের উপরে পড়ে এর পাশাপাশি একজন নারী তিনি তার স্বামী যদি পরকীয়া লিপ্ত হয় অথবা একজন পুরুষ তার স্ত্রী যদি পরকীয়া লিপ্ত হয় তাদেরকে যথাসম্ভব ফেরানোর চেষ্টা করবেন এবং নাসিহা করবেন বুঝাবেন না হলে মুরব্বীদেরকে দিয়ে বুঝাবেন হ্যাঁ তাতেও যদি না হয় তার সাথে তিনি ঘর করবেন কি করবেন না যেহেতু তিনি হারামে লিপ্ত সে বিষয়ে ডিসিশন তাকেই নিতে হবে কিন্তু শরীয়ত তাকে বাধ্য করে না যে তিনি পরকীয়া লিপ্ত হয়ে গেছে তাই তালাক হয়ে গেছে এরকম কোনো কথা শরীয়তে নাই প্রত্যেক ওয়াক্ত নামাজের আজানি হয় প্রায় এক ঘন্টা যাবত এই এক ঘন্টার মাঝে নামাজ পড়া যাবে কিনা আমাদের দেশে প্রত্যেক ওয়াক্ত সালাতের আজান আসলে অনেক সময় ধরেই হয় এক ঘন্টা হোক আর আধা ঘন্টা হোক আর দেড় ঘন্টা হোক অনেক সময় ধরেই হয় এক মসজিদে হয়তো আপনার পোনে একটা আজান হলো আরেক মসজিদে একটা আজান হলো আরেক মসজিদে হয়তো শো একটা আজান হলো তো আজানের মধ্যবর্তী সময়ে আমরা সালাত আদায় করতে পারি কিনা উত্তর হলো সালাত আদায় বিশুদ্ধ হওয়াটা আজানের উপর নির্ভরশীল না আজান হলো জামাতের জন্য কেউ যদি ওয়াক্তের সালাত আদায় করতে চায় ওয়াক্ত হওয়া যথেষ্ট ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মওকুত নিশ্চয় সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা ফরজ করা হয়েছে বিধায় আজান জরুরি না ওয়াক্ত হয়ে গেছে আপনি সালাত আদায় করলে কি হবে সালাত হয়ে যাবে আমাদের অনেক মহিলা অনেক মা বোনরা আছেন ঘর বাড়িতে তারা বসে অপেক্ষা করেন যায় নামাজে যে মসজিদে আজান কখন হবে এরপরে তারা সলাত আদায় করেন না এটা কোনো দরকার নেই মসজিদে আজানের সাথে আমার মা বোনদের সলাতের কোনো সম্পর্ক নাই ওয়াক্ত হয়ে গেছে তারা সালাত আদায় করে ফেলতে পারেন এবং তাড়াতাড়ি আউ্বাল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম আমল নবীজি সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করা হয়েছে আইল আমলে হাব ইল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটা তখন তিনি বলেছেন আসলাতু লি আউয়ালি ওয়াক্তিহা আউ্য়াল ওয়াক্তে বা প্রথম দিকে সালাত আদায় করা অনেক মা বোনরা আছে জুমার দিনে অপেক্ষা করেন যে মসজিদে জুমা শেষ হবে তারপরে তারা বাসায় জোহর সালাত আদায় করবেন ঘরে ঘরে মহিলাদের মধ্যে আমল অথচ এটার কোনো কথা করেন হাদিসে বলে নাই মসজিদে জুমার সালাত হোক বা না হোক দেরি হোক খোদ বা চলুক আপনি বাসায় মহিলা হিসাবে ওয়াক্ত হয়ে গেছে আপনার সালাত আপনি পড়ে নেবেন এরপরে প্রশ্ন হলো সিগারেট খেলে চল্লিশ দিন নামাজ রোজা কবুল হয় না এটা কি হাদিস দ্বারা প্রমাণিত না সিগারেট খেলে চল্লিশ দিন সালাত রোজা কবুল হবে না এরকম কোনো কথা হাদিসে নাই তবে ইবনে মাজার একটি বর্ণনা আছে সেটি হলো যদি কেউ মাদক সেবন করে মাদক গ্রহণ করে এবং এর ফলশ্রুতিতে সে নেশাগ্রস্ত হয়ে যায় চল্লিশ দিন যাবৎ তার সালাত কবুল হবে না এবাদত কবুল হবে না তো ধূমপানটা তো এটা তো এর ফলে এক নম্বর কথা হলো মানুষ আসক্ত হয় না মাতলামি করে না মাতলামি আসে না দ্বিতীয় কথা হলো যে ধূমপান এমনিতে না যায় এবং গুনাহের কথা সেটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু এটা এরকম না যে এটাকে মাদকের মধ্যে ফেলা যায় এবং এর কারণে আসকারা হাদিসে আসছে শুধুমাত্র আল খামর না মান আল খামর ফা আসকারা পদ পান করলো এবং নেশাগ্রস্ত হয়ে গেল তার চল্লিশ দিন এবাদত কবুল হবে না অতএব ধূমপানকারীর জন্য এটা প্রযোজ্য না কিন্তু এর মানে এই না যে ধূমপান করা জায়েজ কাজ বা গুণা হবে না এটাও অবশ্যই না জায়েজ এবং গুনাহের কথা নোংরা একটা জিনিস ধূমপানকারীর মুখ থেকে যে দুর্গন্ধ হয় ধূমপানকারী নিজে যারা আছেন আমি মাঝে মধ্যে বলি ভাই নর্দমার কাছে ড্রেনের কাছে গিয়ে একটু ড্রেনের গন্ধটা শুকে এরপর নিজের মুখের গন্ধটা শুকে দেখেন যে ওইটার চাইতে আপনার মুখের গন্ধ মারাত্মক আমি একবার ঢাকার এক হাসপাতালে মসজিদের পাশে সালাদ আদায় করতে দাঁড়াইছি আমার পাশে একজন দাঁড়াইছে তার শরীর থেকে যেই গন্ধ আমি চিন্তা করলাম এই লোকটাকে কিছু একটা বলা দরকার কিন্তু বললে মাইদ্যেরও খাওয়ার ভয় আছে তো আমি তাড়াতাড়ি পকেট থেকে কাগজ কলম নিয়ে বের করে সুন্দর করে লিখলাম ভাই যেই গন্ধ ভাই আজকে আমি শুকতে হলো আমার সালাদ নষ্ট হওয়ার উপক্রম কি সালাত আদায় করছি মনোযোগ পুরাটা আপনার দুর্গন্ধে আমার দখল করে নিয়ে গেছে তো আল্লাহর হস্তে আল্লাহকে ভয় করেন এটা আর করেন না এটা লিখে কাগজটা আমি সাইডে রেখে সে সালাতের মধ্যে আছে এই অবস্থায় আমি তার সামনে রেখে আইজু দৌড় কালো দৌড় যে আমার দরকার হলে তার নাসিহা করা মাদ্যুর কাওয়ার তো দরকার নেই তো নাসিহার কাজ তো হয়ে গেছে তো যেভাবে লিখে দিয়ে আসছি ভাইরা আমার যারা ধূমপান করেন তাদের মুখে এরকম বাজে অবস্থা তৈরি হয় পৃথিবীতে ক্যান্সার এখন এত ব্যাপকভাবে ছড়াইছে আমাদের দেশের কথা যদি আপনি বলেন ঘরে ঘরে জনজনে এখন পরিবারে পরিবারে ক্যান্সার এবং ক্যান্সারের অন্যতম বড় কারণ হলো এই ধূমপান এবং জর্দা পানের সাথে চাবায়া চাবায়া রকমাই জর্দা খায় না অনেক মুরব্বীরা ভাইরা আমার এই ধূমপান বিষপান লেখাই আছে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপর আবার পয়সা দিয়ে কিনে খাই আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন এই নোংরা জিনিস খাওয়া যাবে না ভাইরা আমার কিন্তু চল্লিশ দিন এবাদত কবুল হওয়া না হওয়ার যে হাদিস সেটাই ধূমপানের ক্ষেত্রে ফিট হবে না